মক্কার ভিতরে যেই স্পর্শ দেখিয়েছে নারে তাকবীরের স্লোগানে মক্কার ভূমিকে মুখরিত করেছে ইসলামকে মক্কার ভিতরে আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত করেছে আমার নবী এই তিন দিনে আল্লাহর কাছে হুজুরে এমন কান্না করেছে এমন দোয়া করেছে মুসলমানরা ইচ্ছে মতো তাওয়াব করেছে তিন দিন পর্যন্ত তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমার নবীর নির্দেশের বাইরে তারা কিছুই করে নাই একটা গাছের পাতাও ছিঁড়ে নাই এক অত্যন্ত শ্রদ্ধার সাথে শান্তির সাথে নিরবতার সাথে আবাদত করেছেন তাওয়াব করেছেন আর কাফেররা পাহাড়ের চূড়া থেকে তারা উঁকি মেরে দেখেছে মুসলমানদের কি একতা কি সাহস কি সুন্দর কি সুন্দর আবাদত করে কি সুন্দর করে তাওয়াব করে কোনো বিশৃঙ্খলা নাই কোনো আওয়াজ নাই মুসলমানদের সৌন্দর্য দেখে কাফের বড় বড় নেতারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে সেই মক্কার চোড়া থেকে যখন আমাদের দড়ি শুনেছে তার কোলে দেখে কে এত সুন্দর মধুর আসান চিৎকার দেব আল্লাহ আকবার আজানের শুরু আল্লাহ আকবার আজান শেষ আল্লাহ আকবার প্রতি নামাজের তাকবীর আল্লাহু আকবার ہمارا نعرہ اللہ اکبر মুসলমান کا নারা اللہ اکبر মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছ আল্লাহু আকবার বলতে তোমার লজ্জা লাগে তুমি কি নবীর উম্মত হতে পেরেছ আল্লাহু আকবার এটা কার স্লোগান এটা মুসলমানদের স্লোগান আমার নবীর স্লোগান যুদ্ধের ময়দানে আমরা নামাজ একামত আল্লাহ তুমি মুসলমান দাবি করো তুমি দাবি করো আল্লাহ কেন তোমার লজ্জা অনেকে ভয় পাই আল্লাহ আকবর তাকবির দিলে সেই নাকি আমার দিতে নাম থেকে মিলবে চিৎকার দিয়ে বলো নামাজ আল্লাহ এটা স্লোগান নয় এটা মুসলমানের স্লোগান এটা ইসলামের স্লোগান ঠিক ঠিক কিনা আল্লাহ বলে স্লোগান দিতে কোনো আপনাদের কোনো সমস্যা আছে কেন দিচ্ছেন না তার রোডে কেন রোডে দিলে অসুবিধা কি সংসদে দিলে অসুবিধা কি পাহাড়ের চোরায় দিলে অসুবিধা কি মসজিদের মেহরাবে আল্লাহ আকবর মসজিদের মেহরাবে মসজিদের মিনারে নামাজে জেহাদের ময়দানে সব জায়গায় আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন আল্লাহ আকবরের স্লোগান এটা বাক হয়ে গেছে এটা বাক হয়ে গেছে তাকবির নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে আল্লাহ আমাদের বুঝবার তো অভিজ্ঞান করে সব বলে আমি মুসলমান কালিমা যদি তাকে তাকবির দিতে হয় তাকবির আল্লাহ আকবর দিয়ে দিতে হবে কি দিয়ে আজান শুরু হয় কি দিয়ে নামাজ শুরু হয় কি দিয়ে তো নামাজ পর আল্লাহ আকবর দিয়ে আজান শুরু কর আল্লাহ আকবর দিয়ে তোমার শুরু সুলাকান আল্লাহ আকবর দিয়ে শুরু করতে হবে এটা আমি বোঝার জন্য বললাম আল্লাহ আমাকে বুঝবার তৌফিক দান করে সবাই আমি ভাইয়ের আমার বন্ধুর আমার এই আমার নবী সপ্তম হিজড়িতে এই যে উমরা পালন করে চলে আসলেন এবার তাদের সাথে যে চুক্তি ছিল তারা যে কোনো যুদ্ধ করবে না তারা মুসলমানদের মিত্রকে কাফেররা আক্রমণ করবে না আর কোরাইশের মিত্রকে মুসলমানরা আক্রমণ করবে না কিন্তু তারা কাফের কিছু গুন্ডা বাহিনী কিছু মূর্তি পূজা গুন্ডা বাহিনী তারা ভিতরে ভিতরে মক্কার ভিতরে মুসলমানদের যে মিত্র দল ছিল বনে হোসা এই হোসার উপরে তারা আক্রমণ করলো বীরুল মিত্রের আক্রমণ করেছে তারা কাবা শরীফ আশ্রয় নিয়েছে কারণ কাবা শরীফে কোনো যুদ্ধ করা কি নিষেধ তখন থেকে কিন্তু তারা এত নির্লজ্জ এত পছন্দ বানিয়ে খোসার পুত্রকে রাতের অন্ধকারে রাতের নিশীতে করে নারী পুরুষ বিজ্ঞকে তারা হত্যা করেছে তারা মনে করেছে মোহাম্মদ তো সাল্লাহ উনি তো উনি তো খবর জানবে না তারা কত বড় বোকা ছিল আমার নবী সাথে সাথে জানতে পেরেছেন যে মুসলমানদের মিত্র বানে হোজার পরে মক্কার কোরাইশরা ভিতরে ভিতরে বানু বকরের সাথে মিলে বানু দোয়াইলের সাথে মিলে আক্রমণ করেছে আমার নবী মক্কার কাছে তিনটি প্রস্তাব পাঠিয়েছিল যে এক নম্বর প্রস্তাব হলো তোমরা যে বানু হোজার মানুষকে হত্যা করেছো আমি মোহাম্মদ বলে দিচ্ছি তোমরা প্রতিটি রক্তের তোমরা ক্ষতিপূরণ দিতে হবে দুই নম্বর হলো তোমরা সোয়ে হোদায় বিয়া হোদায় বিয়ার সঙ্গে তোমরা বাতিল করতে হবে আর না হয়তো বানু সাথে তোমাদের যে মিত্র হয়েছে ওই মিত্রতা সেই ভঙ্গ করতে হবে মিত্রতা ভেঙে দিতে হবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব মক্কার কিছু গুন্ডা পান্ডারা অশৃঙ্খল তারা হোদায় বিয়ার সন্ধিকে তারা কি করলো ভেঙে দিল এই ভেঙে দেওয়ার পরে মুসলমানদের বিজয় চিৎকার দেবেন আল্লাহ আকবার মক্কার কাফেররা বুঝতে পারলো তাদের বিরাট ক্ষতি হয়ে গেল আবু সুফিয়ান মক্কার সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কাফেরদের আবু সুফিয়ান মুসলমান হয় নাই সেই নবীর দরবারে গেছে একটু চুক্তিটা একটু বাড়ানোর জন্য চুক্তি একটু বহাল রাখার জন্য আবু করার কাছে গেলেন আমর বললেন নবীর সিদ্ধান্তের বাহিরে আমি বকর যেতে পারবে না ওমরের কাছে গেলেন ওমর বললেন ওমর নবীর সিদ্ধান্তের বাহিরে ওমর কিছু বলতে পারবে না আলীর কাছে গেলেন আলী বলতেছে তুমি আমার কিছু কিছু করতে চাও নবীর দরবারে কিছু কিছু করতে যাও আলীর দরবারে সে কোনো লাভ হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমার কাছে গেলেন মা ফাতেমা বললে বাবার কাছে যাও আমার নবীর কাছে যাও তার মেয়ে আমার নবীর স্ত্রী উম্মা হাবিবা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তার রুম রুম কামরায় গেছে আমার নবীর স্ত্রী উম্মা হাবিবা আবু সুফিয়ানের মেয়ে আবু সুফিয়ান আমার নবীর বিছানায় বসতে চেয়েছে হাবিবা গুটিয়ে আমার বিছানায় দেয় নাই হয়ে গেছে মেয়ে হয়ে তুমি আমাকে বিছানায় দিলে না তুমি মুশ্রিকের তুমি নেতা আমার রহমতের দয়ার নবীর বিছানায় বসার উপযুক্ত উপযুক্ত তুমি লাভ করতে পারো না কাজে বাবাকে পিছনে না দিয়ে ফেরত দিয়েছে এটাই তো আমাদের শিক্ষা ঠিক কিনা আবু সুফিয়ান নিরুপায় হয়ে হজরত আলীর পরামর্শ মতে সেই নিজের কথা নিজেই মসজিদে নবমীতে ঢুকে বক করে চলে গেল আমার নবী এবার গোপনে গোপনে কাউকে বলা নাই কারোর সাথে পরামর্শ করে নাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মুসলমানদের গোত্রের কাছে চিঠি পাঠিয়ে আদেশ দিলেন তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো কিন্তু কোন যুদ্ধের কথা সেটা আমি বলবো না যখন আমি ডাক দিব তখন তোমরা উপস্থিত হয়ে যাবে আমার নবী আবু বকরকেও বলে নাই স্ত্রীকেও বলে নাই ওমরকে বলে নাই আলীকে বলে নাই ফাতেমাকে বলে নাই কাউকে বলে নাই আমার নবী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এবার মক্কায় যাব মক্কা বিজয়ের টাইম হয়ে গেছে তারা আসলে বিয়ে সন্ধি বন্ধ করেছে মুসলমান বিদ্রোহের উপর তারা গোপন গোপন আক্রমণ করেছে এখনো তাদের ষড়যন্ত্র বসে নাই তারা মক্কায় বসে বসে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে মুসলমানরা কত নির্যাতন সহ্য করেছে ঠিক কিনা আপনার অবাক হয়ে যাবেন যখন নামা লিখতেছিল আবু জামদাল ইবিনে সুহাইল সেই ওই মুহূর্তে মুসলমান হয়ে সেই মক্কা থেকে পালিয়ে চলে এসেছে আমার নবীর পা ধরে কান্না করতেছে আসল মক্কা মক্কাবাসীরা আমাকে অনেক নির্যাতন করেছে আমাকে ফেরত দিয়েন না আমি মুসলমান হয়ে আপনার আশ্রয়ে চলে এসেছি সেই মক্কার কাবের সোহাইল বলল চুক্তি হয়েছে কোনো কাফের যদি মুসলমান হয়ে তোমার দরবারে চলে আসে ফেরত দিতে হবে ওকে ফেরত দিয়ে দাও আমার আসল বললেন চুক্তিটা কোনো সয় হয় নাই আমি তাকে ফেরত দিব না চুক্তি সয় হয় যেহেতু হয় নাই তারপরে চুক্তি সই হওয়ার পরে চূড়ান্ত হবে এখনো আমি মোহাম্মদ সাইন করি নাই চুক্তি এখনো পাকাভুক্ত হয় নাই আবু জন্দলকে আমি ফেরত দিতে পারবো না চিৎকার দেবেন সোহান আল্লাহ আমার নবী কত বড় রাজনীতিবিদ ছিলেন আপনি কত বড় রাজনীতিবিদ হবেন কিসের রাজনীতি করেন আমার নবীর কাছ থেকে রাজনীতি শিখুন চিৎকার দেবেন সোহান আল্লাহ আমার নবীর এই রাজনৈতিক দুর্দশিতার কারণে ইসলামের বিজয় সূচিত হয়েছে চিৎকার দেবেন সোহান কিন্তু আমার নবী দেখলেন তারা আবু জমদেরকে ফেরত না দিলে এখানে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে আমার নবী বিশৃঙ্খলা চাই নাই আমার নবী শান্তি চাই আমার নবী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন আমার নবী তাদের সত্য মতে এখনো সাইন করে নাই তারপরেও আমার নবী চাই নাই এখানে একটা গন্ডগোল হোক আবু জমদলকে তাদের হাতে ফিরিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ সাহাবে কান্না করতেছে আর রসুল আবু জঙ্গলকে তাদের হাতে উঠাইয়া দিলেন আমার নবী বলতেন সাহাবারে শোনো আবু জঙ্গলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বের করে দিবে তোমরা চিন্তা করিও না আজকে আমি কোনো মারামারি চাই না যুদ্ধ চাই না শান্তি চাই আমি রহমতুল নবী শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি পরে দেখা গেছে আবু জন্দল সেই মক্কা থেকে পালিয়ে এমন একটা জায়গায় গিয়ে গাড়ি করেছে মক্কার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে চিৎকার দেব সুবহানাল্লাহ আপনি ইসলামের পথের দিকে বন্ধ করবেন আল্লাহ আরব দিকে একটু লাইন ঘুরে দেবেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আল্লাহ বলো আমি আর আপনিকে ঠিক এই জন্য ইসলামকে বোঝার চেষ্টা করুন